আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ আঠারো এপ্রিল দু হাজার তেইশ বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কণাদত্ত কলি কক্সবাজার চলছে রাখাইনদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব গতকাল থেকে শুরু হওয়া সাংগ্রেমপুয়ে চলবে উনত্রিশ এপ্রিল পর্যন্ত জেলা শহর সহ টেকনাফ রামু চকরিয়া পেকুয়া উখিয়া মহেশকালী ও ঈদগাঁও উপজেলার রাখাইন পল্লী ঘিরে তৈরি করা হয়েছে অর্ধশতাধিক প্যান্ডেল তিন দিনব্যাপী রাখানি উৎসবটি পর্যটন শহরে আলাদা মাত্রা যোগ করেছে একে অপরকে জল নিক্ষেপের মাধ্যমে পরিশুদ্ধির আহ্বান জানানো হচ্ছে শহরের রাখান পল্লীগুলো ঘুরে এমনটি দেখা যাচ্ছে শহরের পেশকার পাড়া বড় বাজার চাউল বাজার হাঙর পাড়া বৌদ্ধ মন্দির সড়কে তৈরি করা হয়েছে এগারোটি প্যান্ডেল নানা রকম ফুল আর কারুকার্যে সাজানো হয়েছে প্যান্ডেলের চারপাশ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসিংলা জানান রাখাইন জলকেলে নানা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে জলকিলে উৎসবে সফল করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রয়াসে বদলে যাচ্ছে কক্সবাজার গত চোদ্দ বছরের সরকারের নেওয়া সতেরোটি প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প সহ সর্বমোট সাতাত্তরটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র নগরীতে এর অংশ হিসেবে দ্রুত গতিতে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ চলছে বিস্তারিত শুনুন প্রতিবেদনে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দশ হাজার সাতশো ফুটে উন্নীতকরণের কাজ চলছে দ্রুত গতিতে এর মধ্যে রয়েছে সমুদ্রগর্ভে তেতাল্লিশ হেক্টর ভূমি ভরাটের মাধ্যমে নির্মিত সতেরোশো ফুট রানওয়ে যার কাজ শেষ হয়েছে প্রায় ষাট দশমিক পাঁচ শতাংশ অপরদিকে প্রাথমিক পর্যায়ের নয় হাজার ফুট রানওয়ে সম্প্রসারণের কাজ ইতিমধ্যে প্রায় আটানব্বই দশমিক পাঁচ শতাংশ শেষ হয়েছে এছাড়া আন্তর্জাতিক যাত্রী প্রান্তিক ভবন নির্মাণের কাজও শেষের পথে সুষ্ঠু ও নিরাপদ বিমান উড্ডয়নে সমুদ্রগর্ভে আরও প্রায় দু ফুট দৈর্ঘ্য বিশিষ্ট প্রিসিশন অ্যাপ্রোচ লাইট স্থাপন সহ বিদ্যমান রানওয়েতে ক্যাট টু এজিএল সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক ইউনুস ভূঁইয়া সমুদ্রে যে আমাদের প্রিসিশন অ্যাপ্রোচের জন্য লাইট স্থাপনের জন্য যে ফাইলিং কাজ সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আশা করি অক্টোবর দুই হাজার মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বিমানবন্দরটির কাজ শেষ হলে দেশের সর্ববৃহৎ রানওয়েতে পরিণত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আকাশপথে দ্রুত যোগাযোগ স্থাপনের পাশাপাশি দেশি বিদেশি পর্যটক আকর্ষণ ও পর্যটন শিল্পের বিকাশে আমূল পরিবর্তন ঘটাবে এই বিমানবন্দর বললেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বর্তমান সরকার কক্সবাজার জেলা কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে একটি হচ্ছে যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নীত করা এটির কাজ এখন চলমান রয়েছে তো এই কাজটি যখন শেষ হবে এখন বিদেশ থেকে যে সমস্ত পর্যটকরা কক্সবাজারে আসেন তখন তারা সরাসরি কক্সবাজারে তারা আসতে পারবেন দেশীয় পর্যটকদেরও কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা তৈরি হবে এখন হয়তো প্রতিদিন আঠাশ থেকে তিরিশটা বিমান আমাদের এখানে ওঠানামা করে তখন হয়তো এই সংখ্যা আরও অনেক দ্বিগুণ একটু বেশি হবে দু সালের উনত্রিশ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধন করেন প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়ন করছে বাংলাদেশ কোরিয়া ও চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার উখিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ ইনানের সমুদ্র উপকূলে যৌথ অভিযান অভিযান চালিয়ে একশো পঞ্চাশ বস্তা শামুক জব্দ করেছে গতকাল সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এ সময় ইনানি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন ও বীজ কর্মীরা উপস্থিত ছিলেন একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সমুদ্র হতে অবৈধভাবে সামুদ্রিক শামুক আহরণ করে রাতের আধারে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে এমন সংবাদ পেয়ে পাটুয়ারটেক সি বিচ এলাকায় অভিযান চালিয়ে পাচারের জন্য মজুদ ট্রাকে শামুক জব্দ করা হয় আজ জব্দকৃত এই শামুক নিলামে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস দক্ষিণ পশ্চিম পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ও তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনে ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের আজ ইফতার সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে স্যাহেরির শেষ সময় ভোর রাত চারটা দশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাক্কালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা একান্ন মিনিটে চলবে রাত নয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা তেত্রিশ মিনিটে চলবে আগামীকাল ভোর চারটা ষোলো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর চারটা ষোলো মিনিটে চলবে সকাল নয়টা আটান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে